বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আমাদের সবাইকে সবর বা ধৈর্য তৌফিক দান করেন ইসলামী দৃষ্টিতে সবর করা মালিকের হুকুম মেনে চলা সব সময় তার উপরে ধৈর্য ধারণ করা আমাদের সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা সবাই মালিকের মালিকের উপর ভরসা করে সামনের দিনগুলো এগিয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ